হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা ফাইনালি আমি চলে এসেছি আজকে ভিডিও টপিকটা একটু আলাদা হবে আজকে আর বলবো না যে ফ্রি ফায়ার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি বলবো যে তোমাদের সবার ভালোবাসার জন্য এক মাসের ভেতরেই আর কি আমার চ্যানেলটা চারশো কমপ্লিট করে পাঁচশো সাবস্ক্রাইবার দিকে যেতে চললো তো যেহেতু তোমরা এতটা ভালোবাসা দিয়েছো তাই আমি ঠিক করলাম যে হচ্ছে আমার থেকে আমি কিছু জনকে আর কি গিভওয়ে দেবো খুব বড় না দিলেও ছোটো হয়ে দেবো বাট দেবো আমি কিছু জনকে এবং এরপর থেকে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই আমি গিভ হয়ে দেবো অ্যান্ড এরপর থেকে আমি কিভাবে গিভ হয়ে দেবো আর কারা কীভাবে পার্টিসিপেট করতে পারবে পুরো চলো আমি ডিটেলসে তোমাদের সব ভিডিওতে বলে দেবো তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকো আর জেনে নাও আর আমি চাই যে সবাই আমার গিভেতে পার্টিসিপেট করো আর এখানে এমন নয় যে আমি কাউকে বেছে দেবো সিম্পলিভাবে আমি রুলস বলে দেবো তাতে যে উইন হবে তাকে আর কি গিভ এটা দেবো তো তোমরা সবাই পার্টিসিপেট করো এটা আমি চাইবো তাহলে চলো ভিডিও শুরু করছি ভাই ফার্স্টেই আমি বলে দিচ্ছি যে আমি যে গিভওয়েটা দেবো ওটা আমি আমার সাবস্ক্রাইবারদের দেবো তো এমন নয় যে তুমি গিভওয়েতে উইন হয়ে যাওয়ার পরে তুমি যদি সাবস্ক্রাইব করো তাহলে তুমি গিভওয়েটা পাবে না ফার্স্ট অফ অল আর দ্বিতীয় হচ্ছে ভিডিওতে এসে যারা ফার্স্ট কমেন্ট করতে পারবে তারাই ফার্স্ট সেকেন্ড থার্ড আর কি মানে নির্বাচিত হয়ে মানে তারাই যারা প্রথমে এসে অ্যান্সারটা দিতে পারবে তারাই আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড আর কি প্রাইজটা পাবে এবং আমি সেটা নেক্সট ভিডিওতে যারা আর কি উইন হবে তো তাদের নামগুলো আমি বলে দেবো গিফটের যে অপশান আছে ওই গিফটের অপশান দিয়ে আমি তোমাদের ছোটোখাটো মোটামুটি ড্রেস প্যান্ট যেগুলো আছে আর কি র্যান্ডাম গিফট আমি ছোটোখাটো তোমাদের ওখান দিয়েই দেবো তো টোটাল ফার্স্ট ভিডিও যেটা আছে ওটাতে আমি সাতজনকে হচ্ছে এটা দেবো বলে ঠিক করেছি ওখান দিয়ে আমি র্যান্ডামলি ফার্স্ট একজনকে দেবো আর সেকেন্ড হচ্ছে দুজনকে দেবো আর থার্ড চারজনকে দেবো তো তাই বেল নোটিফিকেশানটা সবাই অন করে রাখো কারণ বেল নোটিফিকেশানটা যদি অন করে না রাখো তাহলে হচ্ছে তোমরা ভিডিও ছাড়লে জানতে পারবে না যে কখন ভিডিওটা ছেড়েছি বাইরে তখন অন্য সবাই এসে কমেন্ট করে দিয়ে চলে যাবে তারপরে কেউ বলবে না যে বললে না কারণ গিবয়ের ভিডিও আমি স্পেশালি যদিও ছাড়ি তাহলে অনেক পরে আমি ওটা শেয়ার করব মানে ভিডিও ছাড়া মোটামুটি সঙ্গে সঙ্গে আমি কোথাও শেয়ার করব না ওটা অনেক পরে শেয়ার করব তাই যাদের কাছে নোটিফিকেশান যাবে তারাই হচ্ছে জিতে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে গিভওয়েতে আর থার্ড নাম্বার হচ্ছে যারা উইন হবে তাদের আমি আইডিটা চেয়ে নেবো এবং আইডিটা চেয়ে নিয়ে যে তাদেরকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো কারণ তারা যদি আমার ফ্রেন্ডে না থাকে তাহলে আমি তাদেরকে গিফটটা দিতে পারবো না ভাই যারা মানে আমি সবাইকে বলে রাখছি যাদের আমি উইনারের নাম ঘোষণা করবো তার আগে চেক করে নেবে যে তোমাদের ফ্রেন্ড লিস্ট ফুল আছে কিনা কারণ অনেকের এমন হয় ফ্রেন্ড লিস্টটা মানে ফুল থাকার জন্য ফ্রেন্ডরা যেতে চায় না তারা সবাই সঠিক আইডিটা দেবে তাহলে বইটা পাওয়ার জন্য তোমাদের যেটা খেলতে হবে মানে যেহেতু একটা গিভওয়ে দিচ্ছি তো গিভওয়ে তো র্যান্ডামলি তো কাউকে চুজ করে দিয়ে দিলে হয়ে যায় না তা আমি ঠিক করলাম একটা বাজে জিনিস যেহেতু যাকে তাকে ওরকম করে যদি আমি বেছে দিয়ে দিই তো আমি ঠিক করলাম যে একটা গেম করব তো গেমটার মধ্যে দিয়ে মানে আর কি যারা উইন হবে তারাই পাবে তো ফার্স্টে বলে দিই গেম কী হবে খুবই সহজ গেম তোমরা সবাই পারবে এটা আমি জানি তো ফার্স্ট হচ্ছে আমি আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত চারটে আমি অট বলবো সেই চারটে অট তোমাদেরকে যোগ করে আমার যে চ্যানেলের নাম আছে চ্যানেলের নামটা লিখে তার সাইডে তোমাদের অ্যান্সারটা লিখতে হবে তো যেমন ধরে নাও আমি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত চারটে অর্ড বলবো ধরে নাও এক তিন চার পাঁচ এরকম ধরনের চারটে আমি অর্ড বলবো তো এই অর্ডটা তোমাদেরকে টোটাল যোগ করতে হবে এবার তোমরা যদি না শুনে তিনটে কিংবা দুটো যোগ করে এরকম বসিয়ে দাও কিংবা কিছু শুনলে না হয়তো তাহলে কিন্তু তোমরা আর কি মানে ভুল অ্যান্সার দেবে তো ফার্স্ট অফ অল আমি আগে পরের দিন এসে অ্যান্সারটা বলে দেবো দেন আমি উইনারদের নাম ঘোষণা করব তো তোমরা যদি না শুনে উল্টোপাল্টা বসিয়ে দাও তাহলে তোমাদের ভুল হবে এমন আছে হয়তো ফার্স্টে কমেন্ট করে দিলে কিন্তু তোমাদের অ্যান্সারটা ভুল হয়েছে তাহলে কিন্তু তুমি গিভওয়েটা পাবে না একমাত্র সঠিক কমেন্ট করতে হবে আর আমি আশা করছি এবার থেকে আমার চ্যানেলে ছোটোখাটো গিভে মোটামুটি দুটো তিনটে ভিডিও ছাড়াই আসতে থাকবে সবাই পার্টিসিপেট করা আমি চাই আর সবাইকে আমি গিভওয়ে দেওয়ার চেষ্টা করব এমন নয় যে কাউকে আমি দেবো না কিংবা এরকম সবাই পার্টিসিপেট করো এতে আমারও ভালো লাগবে এবং আমাকে যাতে আমার চ্যানেলটা গ্রো হয় তাতে তোমরা আমার সাথে থাকো পাশে থাকো অ্যান্ড সবথেকে বড়ো কথা যারা পার্টিসিপেট করবে বইতে আগে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও তো এছাড়াও কারো কোনো কিছু যদি জানার থাকে তাহলে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে গিয়ে তোমরা হচ্ছে মানে যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে দেবে এবং সেখান দিয়ে কোনো না কোনো ভাই আছে কেউ না কেউ অ্যান্সার দিয়ে দেবে এছাড়াও তুমি ইনস্টাগ্রামে ফলো করতে পারো আর তাছাড়া ফেসবুক আছে ফেসবুক পেজে লাইক করে রাখতে পারো কারণ হচ্ছে যদি কোনো ভিডিও ছেড়ে তো আমি ফার্স্ট অল ফেসবুকেতে আমি আগে পোস্টটা ছেড়ে দিই তাই ফেসবুক পেজে লাইক করে রাখলে তাই তোমরা ফেসবুকেতেও যদি অন থাকো তাহলে তোমরা জানতে পেরে যাবে যে কখন ভিডিওটা ছেড়েছি আর কোনো কিছু জানার থাকলেও তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে অনেক ভাই আছে তোমরা এসো জয়েন্ট হও তলায় ডেসক্রিপশানে সব কটা লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখান দিয়ে সব কিছু পেয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও তো থ্যাংক ইউ আশা করি তোমরা সবাই কিবোয়েতে পার্টিসিপেট করবে Música